সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা গিক আপডেট ক্লাস করব মূলত আমরা গিক কিভাবে আমরা এডিট করব এবং গিকের ভিতরে কিভাবে আমরা অপটিমাইজেশন করলে আমরা দ্রুত অর্ডার পাবো এবং সার্চ রেজাল্টে আমাদের গিকগুলো প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে পাঁচ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আমরা রাখতে পারি আপনি যদি সম্পূর্ণ ক্লাসটা কন্টিনিউ করতে পারেন আই হোপ যে আপনি আজকে অনেক কিছু শিখতে যাচ্ছেন এবং এটা আপনার ফাইবারে যদি কাজ করেন তাহলে আপনার জন্য এটা খুবই হেল্পফুল ভিডিও হবে এই ভিডিওটা আমি করার খুব একটা ইচ্ছা ছিল না কারণ হচ্ছে আমি আপনাদেরকে কথা দিছিলাম যে আমার ওই ভিডিওতে একটা ভিডিওতে বলছিলাম গিক আপডেট বিষয় নিয়ে যে আমার ওইখানে পঞ্চাশটার উপরে কমেন্ট হইলে বা লাইক পঞ্চাশটার উপরে বেশি হইলে বা একশো লাইক হইলে আমি ভিডিওটা করব বা আপনাদের কথা রাখার ট্রাই করব যদি আমি সময় পাই আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের কোনো ক্লাস নাই তো ভাবলাম যে আপনাদের জন্য গিক এডিট বা গিক আপডেট ক্লাসটা করি এখানে আজকে আমি কিছু সিক্রেট জিনিস দেখাবো মোটামুটি আপনাদের প্রত্যেকেরই কম বেশি কাজে লাগবে তো চলুন আমরা দেখি তো প্রথমেই আমাদের গিক আপডেট করার জন্য আমাদের কিছু সিস্টেম অবলম্বন করতে হয় সেটাকে দেখি ওকে এটা হচ্ছে আমাদের বেলনের একটা অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে যদিও আমি এখানে কাজ করি না ওকে তো এবার আমি আরেকটা জিনিস শিখাবো সেটা হচ্ছে এখান থেকে যদি আপনাদের মনে হয় কোনো গিক আপনাকে ডিলিট করার প্রয়োজন হয় সেটা কিভাবে করবেন তো এখানে ধরেন আমার এই গিকটাকেই আমাকে ডিলিট করার প্রয়োজন দেখেন ভালোই ক্লিক পড়ছে তো আমি এই গিকটা ডিলিট করতে চাচ্ছি তাহলে এখানে ক্লিক করবেন গিকের উপরটা মানে এখানে একটা মার্ক করবেন মার্ক করে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন ডিলেট আছে ডিলেট অপশনটা এখানে আপনি ডিলেটে ক্লিক করলে এই গিকটা ডিলেট হয়ে যাবে তো করব নাকি ওকে না করে বেটার পরে যদি আমার লাগে ওকে যাই হোক ধরেন এই গিকটা আমি এডিট করব তাহলে কিভাবে করব এখানে দেখেন তীরের মতো একটা চিহ্ন আছে বা ডপডাউন চিহ্ন এখান থেকে আমরা ইডিট অপশন দেখেন এখানে লেখা আছে ইডিট পসের উপরে দেখেন ইডিট তো এবার আসেন ইডিট এবং পস কখন করবেন যদি আপনার গিকের র্যাঙ্কিং অবস্থা খুবই খারাপ হয়ে থাকে যে আপনার র্যাঙ্কিং অবস্থা খুব খারাপ বলতে আপনার র্যাঙ্ক এক থেকে দশ নাম্বার পৃষ্ঠে আপনি খুঁজে পাচ্ছেন না আপনার গিক অথবা ইমপ্রেশন খুবই ভালো হচ্ছে ইমপ্রেশন ক্লিক খুব ভালো হচ্ছে তাহলে আপনি গিকটা পজ করার ওকে কিভাবে আপনি বুঝবেন যে আমার এই গিকটা পজ করব না এটা ডাইরেক্ট এডিট করব তো এখানে আমি দুইটা মেথড বলবো একটা হচ্ছে যদি আপনার গিকটা এক থেকে দশ নাম্বার পৃষ্ঠায় না পান বা কোনো পৃষ্ঠায় পান না কিন্তু ইমপ্রেশনও হয় না ক্লিকও পড়ে না টোটাল কথা ইমপ্রেশন হচ্ছে না বিশের কম ইমপ্রেশন হচ্ছে তাহলে আপনি ওই গিকটা পজ করবেন পজ করে কয়েকদিন ফালায় রাখবেন তারপরে ওইটা ধীরে ধীরে আপডেট করে করে আপনি গিকটা পরের বার পাবলিক করবেন এবার আসি পজ করবেন পজ ছাড়া মানে হচ্ছে এডিট করবেন কখন এডিট করবেন হচ্ছে যখন আপনার গিকটা দেখবেন যে মোটা মোটামুটি ইমপ্রেশন আছে ক্লিক পড়তেছে কিন্তু আমার গিকটা কোনো পেজে খুঁজে পাচ্ছি না তাহলে আপনি যদি চান নির্দিষ্ট কিওয়ার্ডের উপর ফোকাস করে এডিট করতে পারেন সেটা লাইভ অবস্থায় তাহলে আপনার গিকটা লিস্টিং থেকে চলে যাবে না হয়তো দুই এক সপ্তাহ বা এক মাস পরে আপনার গিকটা আবার পুনরায় ফিরে আসবে এই এডিটের মাধ্যমে যদি আপনি পজ করে দেন একবারে তাহলে গিকটা কিন্তু লিস্টিং থেকে চলে যাবে সেক্ষেত্রে আরেকটু উঠতে একটু দেরি পড়ে বা দেরি লাগে আপনি যদি ইডিট ডাইরেক্ট ইডিটই করেন তাহলে গিকের ইমেজ এবং টাইটেল টাইটেল তো চেঞ্জ না করলেও চলবে আপনি গিকের ডেসক্রিপশন প্রাইসিংটা একটু চেঞ্জ করেন আরও কিছু গিকের ভিতরে গিক ডেসক্রিপশনের ভিতরে কিছু ইনফরমেশন অ্যাড করলে আশা করি যে আপনি গিকটা আবার পুনরায় আগের পেজে চলে আসবে এবার যদি আপনার গিকটা গিকে যদি কোনো রিভিউ থাকে তাহলে আপনাকে কখনোই কী করতে করা যাবে না গিক ডিলেট করা যাবে না আপনি শুধু পজ করতে পারেন ইডিট করতে পারেন যদি আপনার গিকি ইমপ্রেশন না হয় টোটাল কথা যদি রিভিউ না থাকে তাহলে আপনি গিকটা ডিলিট করে দেবেন তো এখান থেকে দুইটা সিস্টেম আছে ধরেন আমি এখান থেকে এডিট করব এই গিকটা তাহলে আমি এখানে টিকও করতে পারি অথবা আপনি এখান থেকে আরেকটা মেথড আছে এই গিকের উপর ইউআরএলের উপর ক্লিক করে নতুন একটা ওপেন উইন্ডোতে ক্লিক করলে আপনি গিকটা এডিট করার অপশন পাবেন এবং আরেকটা মেথড আছে এখানে ক্লিক করে এডিটে ক্লিক করলেও সেম জায়গায় আপনাকে নিয়ে আসবে দেখেন সেম জায়গায় নিয়ে আসবে ওকে তো দুইটা সেম বুদ্ধি আরও অনেকগুলো মেথড আছে ওকে তো আমি চাচ্ছি কি আমি চাচ্ছি এই গিগের কি এডিট করব ডেসক্রিপশন প্রাইসিং রিকোয়ারমেন্ট গ্যালারি মানে ইমেজ এগুলো কোনটা আমি ইয়া করতে চাচ্ছি তো অবশ্যই গিকের আমি ডেসক্রিপশন চেক মানে চেঞ্জ করতে চাচ্ছি তাহলে আপনি গিকের ডেসক্রিপশনটা ক্লিক করে এখানে এই ডেসক্রিপশনটার উপর বেস করে আপনি নতুন একটা ডেসক্রিপশন লিখতে পারেন অথবা এখানে কিছু ইনফরমেশন অ্যাড করতে পারেন অথবা এই ডেসক্রিপশনটা ডিলিট করে দিতে পারেন এবার প্রাইসিংটা হলে সেম এখানে সেমভাবে আপনি এখান থেকে লিখে নিচের দিকে আসবেন দেখবেন সেভ নামের একটা অপশন আছে যেটা এডিট করবেন মানে যেটুক নতুন অ্যাড করবেন সাথে সাথে সেভ করে নেবেন ওকে সেভ করে নিলে আপনার গিকটা টোটালি চলে যাবে না আর একটা কাজ করতে পারেন সেটা একটা নোটপ্যাড বা অনলাইন একটা নোটপ্যাডে রেখে এডিট করে সম্পূর্ণ কিছু তারপরে আপনি একবারে পাবলিশ করতে পারেন সেটাও হবে দুইটা আপনার রুচি এবার আসেন তো আমরা যেহেতু গিক আপডেটের ক্লাস করতে চাচ্ছি মোটামুটি আপনাদের বেসিক আইডিয়াটুকু দিলাম তো ওকে তো এবার আমরা চাচ্ছি যে ধরেন আমার এই গিকটা আমি নতুনভাবে আমি আপডেট করব আমি যে সিক্রেট জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে ধরেন আমি আজকে একটা আপডেট সিস্টেম দেখব কিভাবে আমরা গিক আপডেট করতে পারি দুই সালের নিয়মে যে এভাবে গিক আপডেট করলে আশা করি আপনি র্যাঙ্কিংয়ে পৌঁছাইতে পারবেন তো এই জন্য আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি যে ধরনের সার্ভিস দিয়ে থাকবেন বা আপনার গিক যে ধরনের হবে ওই ধরনের বা ওই রিলেটেড বা ওই ক্যাটাগরি রিলেটেড আপনাকে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিতে হবে তো কিওয়ার্ডগুলো কি হতে পারে ধরেন এই গিকটা ডিজিটাল মার্কেটিংয়ের ধরেন ফেসবুকের জন্য ফেসবুকের কিন্তু তিনটা চারটা কিওয়ার্ড হবে ইউটিউবের কী কী কিওয়ার্ড হবে ওগুলো আপনাকে রিসার্চ করে নিতে হবে ধরেন আমি চাচ্ছি ইউটিউব ওকে তার লিখবেন এখানে ইউটিউব মার্কেটিং মার্কেটিং বা প্রমোশন হ্যাঁ লেখলাম লেখে সার্চ করব এই গিকের এখানে এখানে দেখেন কিছু সাজেস্ট করতেছে তারা হ্যাঁ এখানে মোটামুটি যেগুলো আপনার সাথে যায় এগুলো আপনি এখান থেকে নিতে পারেন ঠিক আছে এখানে আমার যাইতেছে না একটাই যাচ্ছে হ্যাঁ অথবা অন্যের গিক থেকে আপনি আইডিয়া নিয়ে সেটার উপর বেস করে আপনি গিক বানাইতে পারেন তো এবার ধরেন আমি এটা চাচ্ছি না তো আমি চাচ্ছি promotion okay promotion YouTube promotion okay YouTube promotion তাহলে ইউটিউব প্রমোশনের ভিতরে কী কী কিওয়ার্ড হতে পারে যদি আমি দুই একটা গিক যদি দেখি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো গিকগুলো বা কিওয়ার্ডগুলো কীরকম হতে পারে কি কি ধরনের কিওয়ার্ড হয় এগুলো কিন্তু আমরা নিচের দিকে গেলেই দেখতে পারবো রিসার্চ করার কিন্তু আমাদের বাড়তি ঝামেলা দরকার নাই আপনার মাথায় যেগুলো আছে সেগুলো আপনি আগে চেষ্টা করবেন ওকে যদি আপনার মনে হয় যে আমি কিছুই পারি না তাহলে আপনাকে কষ্ট করে এগুলো রিসার্চ করে নিতে হবে যেমন YouTube YouTube promotion YouTube monetization YouTube SEO YouTube video upload YouTube channel marketing বা ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট এগুলোর উপর কিন্তু আপনি এরকমভাবে কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারেন যেহেতু আমি চাচ্ছি যে আমার আমি একটা ওয়েবসাইটের গিক আপডেট করব বা ওয়েবসাইট বা রেস্টুরেন্টের ওয়েবসাইটের জন্য একটা গিক আপডেট করতে চাচ্ছি তাহলে আমি লিখবো এখানে ওয়েবসাইট ওয়েবসাইট ওকে আমি লিখি এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট তাহলে আমি লিখি WordPress word WordPress sorry WordPress website design okay বা ডেভেলপমেন্ট আপনি যেটা খুশি লিখতে পারেন আমি এখান থেকে কিছু কিওয়ার্ড দেখি বের করতে পারি কিনা নাহলে অন্যের গিক থেকে আমাদেরকে নিতে হবে হুম তো আমি কি করব ওকে ডিজাইন ওকে ডিজাইনটা কেটে দেয় ক্রিয়েট করে দিই বা create responsive WordPress website okay আমি ক্রিয়েট লিখে দিই যেহেতু এটা থিম কাস্টমাইজেশনের গিকে হয় আর কি তো ওকে দেখেন আমার এখানে কিছু গিক তারা আমাকে বা কিছু কিওয়ার্ড তারা সাজেস্ট করতেছে যেগুলো সব থেকে বেশি এখানে সার্চ হয় এখানে প্রথম কি কি আছে এটা প্রথম আছে এটা ওকে আমি আরও কিছু বের করব তার আগে আমি এটা আপাতত রেখে দিই ওকে তো এবার আসেন গিকটা কিভাবে আপডেট করবেন তো গিকের কিছু জিনিস আছে গিকের পাঁচটা অংশ থাকে এগুলো আপনাকে বুঝতে হবে যখন আপনি কোনো ইনস্টিটিউটে গিক আপনাকে শেখাবে অবশ্যই এগুলো বিষয়বস্তুগুলো পরিষ্কার করে বোঝাবে আপনি যে কোনো জায়গায় অ্যাডমিশন নেন না কেন তো এখানে আসি প্রথমে আপনি প্রথম লাইনে এটা হচ্ছে ওভারভিউ বা প্রথমেই আপনি এখানে ওয়েলকাম টু ইউজ করতে পারেন আমি যেটা করি আবার কেউ কেউ ইউজ করে দিয়ার অথবা লেখে হাই হ্যালো মানে অনেকজনে অনেক কথা লাগে যেমন আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যারা কাজ করি আমরা তারা সবথেকে বেশি ইউজ করে হচ্ছে welcome to my website development service অথবা লিখতে পারে welcome to my YouTube promotion service welcome to my social media digital marketing SEO এগুলো কিন্তু আমরা সবসময় বলে থাকি তো আপনার উচিত হবে ফার্স্ট টাইমে আপনি যে সার্ভিসটা দিতেছেন e এসিওর ক্ষেত্রে আপনি যখন গি আপডেট করবেন বা অপটিমাইজেশন করবেন তখন এটা মাথায় রাখতে হবে তো সেটা কি ক্লাসটা কিন্তু লং হবে একটু বুঝাইতে গেলে তো অবশ্যই সময় দরকার আছে তো এখানে আমি যেটা লিখবো প্রথম লাইনে আপনার একটা রিকোয়ারমেন্ট আছে ফাইবারে সেটা হচ্ছে আমরা যারা এতদিন ধরে কাজ করতেছি চার বছর ধরে প্রথম লাইনে আপনাকে যে সার্ভিসটা দিতেছেন এই সার্ভিস সম্পর্কে পরিষ্কার একটা ধারণা তৈরি করা সেটা কি সেটা হচ্ছে ধরেন আমি চাচ্ছি যে আমি অফার করতেছি কি ওয়েবসাইট ওকে লেখে নেই word WordPress word okay word website WordPress website development বা ক্রিয়েট ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা ক্রিয়েট দিতে পারেন ডেভেলপমেন্ট দিতে পারেন ডিজাইন দিতে পারেন বা কাস্টমাইজেশন দিতে পারেন এটা আপনার রুচি দেখি এখানে দেখি তারা কীরকমভাবে দিচ্ছে সেটা চাইলে আমরা একটু রিসার্চ করে নিতে পারি রিসার্চ করলে তো কোনো সমস্যা নেই ওকে আমরা দেখি ক্রিয়েট উকম ওয়ার্ডপ্রেস ওকে ওকে আমরা একটা কাজ করি কাস্টমাইজেশন ওকে কাস্টমাইজেশন কাস্টো জেশন ওকে ওকে এটা লিখে সার্চ করি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে ওকে হটফেস থিম কাস্টমাইজেশন এখানে আমরা লিখতে পারি theme customization okay theme customization okay যদিও সার্ভিস এখানে অনেক বেশি ঠিক আছে ওকে এই একটা গিক আমাদের সাথে যায় তো আমরা এটা ইউজ করতে পারি আরও কিছু দেখি একটা আছে ক্রিয়েট রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এগুলো কিন্তু আমাদের রিলেটেড সার্ভিস এখানে দিচ্ছে তারা দেখেন কতগুলো অর্ডার চলতেছে অনেক হাই ডিমান্ডেবল দেখেন এখানে তারা অন্য কিছু বলছে এটা বিষয় না দেখেন বেশিরভাগ মানুষ এরকমভাবে ইউজ করছে welcome to WordPress website service okay এখানে এরকমভাবে ইউজ করছে আমি চাচ্ছি না এরকম কিছু একটা ইউজ করতে তো আমি চাচ্ছি কি ওকে আমি একটু আপনাদেরকে দেখাই একটু সময় লাগতেছে ওকে আমি চাচ্ছি যে আমার মেন কিওয়ার্ডটা এটা অটপ্রেস থিম কাস্টমাইজেশন এবার আপনাকে জাস্ট এক্সাম্পল আমি বোঝাচ্ছি ঠিক আছে এখানে আপনি যে সার্ভিসটা দিবেন এখানে ডিজিটাল মার্কেটিং হোক ওয়েব ডেভেলপমেন্ট হোক গ্রাফিক ডিজাইন হোক যা কিছু হোক তাহলে এখানে কি লিখতেছেন অফারিং আপনি অফার করতেছেন কি WordPress website theme customization service তাহলে এখানে লিখবেন হচ্ছে সার্ভিস তো এবার এক্সাম্পল এটা আমি দিলাম আপনাদেরকে হুম এই জায়গাটায় আপনি এখানে লিখতে পারেন social media marketing service YouTube promotion service graphic design বা লোগো ডিজাইন সার্ভিস তারপরে লিখতে পারেন এখানে আদার্স যা কিছু আছে ইউএক্স আই ডিজাইন সার্ভিস আপনার যা যে কোনো ধরনের সার্ভিস হোক না কেন আপনি এখানে এরকমভাবে লিখবেন কোন দূরই লিখবেন এই সার্ভিসের আগ পর্যন্ত আপনি লিখবেন এবং অফারিংয়ের পর পর্যন্ত এটা অবশ্যই কি করতে হবে বোল্ড করে দিতে হবে আপনার ফাইবারের ভিতরে বোল্ড করার অপশন আছে ওকে এটা বোল্ড করে দিতে হবে এবার আসি এটা কমপ্লিট হওয়ার পর আপনার এই ডেসক্রিপশন সেকেন্ড মানে এটা হচ্ছে অফারিং করার পরে আপনি এখানে একটা কি ডেসক্রিপশন দিতে হবে এটা প্রথম ডেসক্রিপশন এখানে যতটুক পারেন আপনি এখানে কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করতে হবে যতটা পারেন আপনার যতগুলো কিওয়ার্ড আমার এখানে কি আছে ফুড রেস্টুরেন্ট ওয়েবসাইট আছে হুম যেহেতু এটা ফুড নিয়ে আমি একটা ইয়া করছি কাজ করছি যেমন রেস্টুরেন্ট ফুড অনলাইন ইত্যাদি মানে রেস্টুরেন্ট অ্যান্ড ফুড মোড যা আছে অবশ্য এখানে খেয়াল করবেন এই প্রথম লাইনের ভিতরে যতটুকু পারেন না কেন একটা বা দুইটা মেন কিওয়ার্ড অ্যাড করা বা ঢুকানো এর ভিতরে হতে পারে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিতেছেন প্রথমে আপনি লিখতে পারেন আর you looking for someone who can social media marketing expert বা looking for social media marketing আপনি যা খুশি এখানে লিখতে পারেন কিন্তু প্রথম লাইনে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই দুইটা দিয়ে বা ইউটিউব মার্কেটিং আপনি এমন কাউকে খুঁজছেন যিনি ইউটিউব মার্কেটিং করতে পারে বা ইউটিউব মার্কেটিংয়ে এক্সপার্ট বা ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট আপনি আদার যা কিছু থাকে না কেন এটা কিন্তু আপনি বলবেন তো এই লাইনে প্রথম লাইনে আপনার বা প্রথম ডেসক্রিপশনের প্রথম লাইনে যতটুকু সম্ভব আপনার কিওয়ার্ডটা ভালোভাবে প্লেসমেন্ট করা আপনি যে মূল কিওয়ার্ডটা থাকবে মূল কিওয়ার্ডটা কিন্তু আমরা প্রথম লাইনে দিয়ে দিব আমাদের যেটাতে ফোকাস করানো দরকার আমার কিন্তু এক লাখ দশ হাজার না এক লাখের মতো সার্ভিস কিন্তু আমি টপকে ফার্স্ট পজিশনে ছিলাম যদি এখন আমার গিক ডাউন হয়েছে নিয়মিত অ্যাক্টিভ না থাকলে অর্ডার কমপ্লিশন আমার মেবি অর্ডার কমপ্লিশন রেট কমে গেছে আশিতে চলে আসছে রেসপন্স রেট আশির মতো হয়ে গেছে সেজন্য কিন্তু অর্ডার কম আসে ওকে তো আমার যেহেতু বাইরে কাজ আছে আমি এত কাজ সময় পাই না তো এবার দেখেন আপনি যখন এই লাইনগুলোতে এগুলো করবেন অবশ্যই প্রথম লাইন মেন কিওয়ার্ডটা এখানে থাকবে সাব কিওয়ার্ডগুলো অনেকগুলো কিওয়ার্ড আপনাকে আগে রিসার্চ করে নিতে হবে তো রিসার্চ কীভাবে করবেন অন্যের গিকে যাবেন যেমন আমার এখানে কী কী গিকের কিওয়ার্ড হতে পারে সেগুলো আপনি এখান থেকে বের করতে পারেন যেমন আমার এখানে লিখছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থিম কাস্টমাইজেশন এখানে লিখতে পারেন থিম কাস্টমাইজেশন ওয়েবসাইট যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবার যদি আমি কয়েকটা ঘিকে যাই নিচের দিকে যদি আমি দেখি যে তারা কোন কোন কিওয়ার্ড দিছে এগুলো আমরা কিন্তু বের করতে পারবো এই যে যেমন WordPress website design install WordPress website এরকম আপনি বিশটা পঁচিশটা মেন কিওয়ার্ডে দেখবেন যেগুলো কম কম সার্ভিস আছে বেশি বেশি সার্ভিস আছে এগুলোকে আগে ফাইন্ড আউট করবেন করে তারপরে আপনি কাজ শুরু করবেন ওকে আর যেখানে সাজেস্ট দেখবেন সাজেস্টে কীরকম কোনটা বেশি করতেছে ওইগুলোর দিকে যেমন আপনি ডিজিটাল মার্কেটিং হোক ইনস্টাগ্রাম মার্কেটিং হোক যা কিছু আছে সবগুলো আপনাকে এভাবে বের করতে হবে অনেক গিকগুলো দেখে আপনি টার্গেট করবেন কোন কিওয়ার্ডটা সবাই বেশি ইউজ করছে ওই কিওয়ার্ডটাকে আপনাকে টার্গেট বানাতে হবে এবং ওইটার কম্পিটিশন কীরকম সেটা আপনাকে টার্গেট বানাতে হবে তো এটা করার পর প্রথম লাইনে আপনাকে যথেষ্ট পরিমাণের কিওয়ার্ড কি প্লেসমেন্ট করতে হবে যেখানে যেখানে কিওয়ার্ড রেস্টুরেন্ট ওয়েবসাইট যেমন এটা একটা কিওয়ার্ড হ্যাঁ রেস্টুরেন্ট ওয়েবসাইট তো আমি কী করছি এখানে এই কিওয়ার্ডটা আমি ফোকাস করছি সেজন্য এখানে কি বোল্ড করে দিয়েছি তো এবার আসি এই লাইনটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে এবার আসি সেকেন্ড লাইনটা এখানে আমরা বলছি পাঁচটা অংশ থাকবে তো আমাদের এটা একটা অংশ ধরলাম এটা হচ্ছে ফার্স্ট অংশ সেকেন্ড সেকেন্ড অংশ হচ্ছে এটা সেকেন্ড অপশনের প্রথম লাইনে অবশ্যই আপনি যে ধরনের ওয়েবসাইট অফার করতেছেন সেই ওয়েবসাইটটা প্রথম লাইন অথবা এর মাঝামাঝিতে আপনাকে কি রাখতে হবে ঠিক আছে কারণ এখানে রাখলে আপনি এখানে আমি বলে দিছি যে আমি ষাটটা থেকে সত্তরটা এটা আমার দুই হাজার বাইশ সালে এটা গিক হ্যাঁ আমি আপডেট করতেছি আজকে যে তখন আমি ষাট পঞ্চাশ থেকে ষাটটা ওয়েবসাইট তৈরি করছি কানাডিয়ান কোম্পানি ইউএসএর কোম্পানিতে আমি এগুলো কাজগুলো করছি এটা আমি চাইলে আমি তার প্রমাণটা দেখাতে পারবো এবার আসি এখানে কিন্তু প্রথম লাইনে কি লিখছে ডিজাইন রেস্টুরেন্ট ওয়েবসাইট ওকে কেউ যদি ডিজাইন রেস্টুরেন্ট ওয়েবসাইটটা লেখে তাহলে কিন্তু এখানে আমি তার সাথে কি কাজ করতে পারবো সেম আপনি ডিজিটাল মার্কেটিং হলে আপনি যে এক্সপার্ট সেটা বলবেন যে আমি এখানে দুই বছর যাবৎ ডিজিটাল মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কাজ করতাছি তাহলে ওইখানে কিন্তু আপনার আপনার কথার সাথে হুবহু আপনি একটা মাইরে দিলেন ডেসক্রিপশনের সাথে মিল নাই উদয় একটা মাইরা দিয়ে ব্যারিকেড দিয়ে দিলেন হইল হবে না কিন্তু আপনার ডেসক্রিপশনটা মিলাইয়া লিখতে হবে কিওয়ার্ডের উপর বেস করে বিষয়গুলো বুঝতেছেন যেমন আমি এখানে লিখছি লেখার পরে এখানে একটা সুন্দর করে কিওয়ার্ড প্লেসমেন্ট করে দিছি তো এইভাবে আপনাকে লিখতে হবে এবার আসি এটা হচ্ছে দ্বিতীয় অংশ এবার আসি তৃতীয় অংশ তৃতীয় বা তিন নাম্বার অংশে যদি আমি যাই সেটা হচ্ছে এটা এখানে কি লেখছি এই যতগুলো আমার ট্যাগগুলো আছে তার মধ্যে আমি কি responsive WordPress restaurant website design আমার কথাগুলো বুঝছেন এখানে আমি রিসপন্সিভ অটপেস ওয়েবসাইট হ্যাঁ website WordPress responsive WordPress website এখানে একটা ছোট্ট কিওয়ার্ড ধরছি এবং এখানে রেস্টুরেন্ট ওয়েবসাইট ডিজাইন এখানে ফুল কিওয়ার্ড ধরছি হ্যাঁ আমার টার্গেট কি আমার রেস্টুরেন্ট ওয়েবসাইট ডিজাইন দিয়ে বা রেস্টুরেন্ট সাইটগুলোতে দিয়ে আমাকে কি করতে হবে র্যাঙ্ক করাতে হবে আমার কিন্তু এই কথাটা লেখার উচিত ছিল এই জায়গায় হ্যাঁ আমি জাস্ট ওইটা আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট দিচ্ছি এখানে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন যদি আপনার মূল কিওয়ার্ড এটা থাকে আমি চাচ্ছি থিম কাস্টমাইজেশন তো এখানে লিখতে পারেন রেসপন্সিভ অট পেস যদি আমার অন্য কিওয়ার্ড হতো তাহলে আমি এখানে লিখতাম যে responsive WordPress website theme customization মানে ইত্যাদি আপনি যা খুশি লিখতে পারেন আমি এখানে আমার কিওয়ার্ডটা লিখে দিছি এখানে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম যে কোনো একটা ওয়ার্ড লিখে দিবেন মানে ফার্স্টে আপনাকে এইটা প্লেসমেন্ট করতে হবে এবং এর মাঝে মাঝে আপনার যে কিওয়ার্ডগুলো আছে মেন কিওয়ার্ডগুলো সেগুলো এখানে রাখতে হবে যেমন এখানে আমি রাখছি আরও কিছু যেমন প্রিমিয়াম থিম ইনস্টল এগুলো আমি রাখছি সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন এগুলো কিন্তু কিওয়ার্ড হ্যাঁ এগুলো আমি এখানে রাখছি কিন্তু আমি মূল কিওয়ার্ডটাকে টার্গেট করছি এটা করার পর এটা কিন্তু আপনাকে এখানে যথেষ্ট পরিমাণে আপনার যতগুলো কিওয়ার্ড আছে যতটা সম্ভব এখানে রাখার ট্রাই করবেন ওকে এটা হচ্ছে তিন নাম্বার অংশ এবার চার নাম্বার অংশ যদি আমি যাই চার নাম্বার অংশ ওয়াই চুজ মি তুমি আমাদেরকে চুজ করবে এটা যদিও এখানে কিওয়ার্ড প্লেসমেন্ট করার অপশন নাই যদি চান আপনি করতে পারেন এবার এটা কমপ্লিট আপনি চাইলে দিয়ে একটা অ্যাড করতে চাবেন বা করতে পারেন সেটা আপনার রুচি যেমন ডিজিটাল মার্কেটিং সাপোর্টের জন্য আমার সাথে যোগাযোগ করুন বা এই ইউটিউব সার্ভিসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন মানে এই সম্পর্কে আপনি যেমন ইউটিউব সার্ভিস বা ইনস্টাগ্রাম সার্ভিস এটা কিন্তু আমি এই ভিডিওর ভিতরে আমি কিন্তু এইট্টি পার্সেন্ট বলে দিতেছি সব কিছু হ্যাঁ আপনাকে নিজে নিজে বাকিগুলো করতে হবে এটা করার পর এবার আসি লাস্ট অংশ যেটা হচ্ছে মেন এটা সমস্ত কিছু হয়ে গেছে এবার আমি চাচ্ছি যে আমার যে মেন কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলোকে আমি এবার ফাইন্ড আউট করে বায়ারকে মানে গিকের নিচে লিখে দেবো যাতে আমি মানে ফাইবারকে বলে দিতে পারি এই কিওয়ার্ডগুলো দিয়ে আমাকে র্যাঙ্ক করানোর চিন্তা ভাবনা করো তো আমি এখানে লিখবো কি গিক্স গিক ট্যাক্স এটা নতুন একটা মেথড অনেকজনের গিকে এটা দেখবেন আপনারা হয়তো রিসার্চ করেন না আমি আমরা রিসার্চ করলেই দেখতে পারি যে তারা এই ধরনের কাজগুলো করতেছে গিক্স ট্যাক্স এটা দিয়ে একটা ইয়ে দিবেন দেওয়ার পরে এখানে ধরেন আপনার কিওয়ার্ড কী কী আমার কিওয়ার্ড ধরেন restaurant website okay restaurant website design okay তো আমি ধরেন এটা দিলাম একটা কিওয়ার্ড অথবা ধরেন এটা হচ্ছে আমার একটা keyword theme customization okay WordPress theme customization example আপনার যদি হতে পারে আপনার কিওয়ার্ডের জন্য ধরেন ফেসবুকে অ্যাড অ্যাড ক্যাম্পেইন সার্ভিস দিতেছেন তাহলে এখানে লিখবেন ফেসবুক অ্যাডভার্টাইজিং লিখতে পারেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন তারপর Facebook marketing Facebook promotion Facebook ad manager বা ফেসবুক অ্যাড ম্যানেজার বা ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন লিখতে পারেন সোশ্যাল মিডিয়া অ্যাড রান তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাড ম্যানেজার এরকম অনেক কিছু লিখতে পারেন ইউটিউবের জন্য লিখতে পারেন YouTube promotion YouTube management YouTube SEO video SEO video optimization YouTube channel create এরকম সব ধরনের সার্ভিস কিন্তু ওইখানে ঘিকের মেয়েদের দেখতে পারবেন ওই কী কী ধরনের ট্যাগগুলো হয় তো আমরা যেটা করবো এখান থেকে ধরেন আমি চাচ্ছি যে আমার রেস্টুরেন্ট ওয়েবসাইটের জন্য আমি এখানে প্লেসমেন্ট করবো এটা হচ্ছে একটা মেথড এখন নতুন একটা সিক্রেট মেথড তো এখানে গিক ট্যাক্স এটা নিচে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে দুইটা বা একটা ইয়ে দিবেন হ্যাঁ দিয়ে দেওয়ার পর ধরেন আমি আরও কিছু ট্যাগ আমি এখানে দিব পেস থিম কাস্টমাইজেশন হচ্ছে থিম কাস্টমাইজেশন ওকে এই একটা আমি ইউজ করলাম আবার ধরেন এই একটা দিলাম তারপরে আমি সেম আর একটা করলাম তারপরে ধরেন আমার কি responsive WordPress website design okay responsive WordPress website design আমার এখানে সেম আপনার যে গিকটা থাকবে সেই গিকের উপরে বেস করে আপনাকে কি তৈরি করতে হবে ধরেন responsive WordPress restaurant website design এটা একটা ফুল কিওয়ার্ড তো আমি চাচ্ছি এটার রেখে ভেঙে আমি কিছু responsive WordPress website design okay website design এটা আমি কপি করি কপি করে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রেস্টুরেন্টটা বাদ দিলাম ওয়েবসাইট ডিজাইন ওকে দিয়ে দিলাম তো আপনাকে অবশ্যই যখন দিবেন ছোটো ছোটো কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করবেন আর এটা যেহেতু আমাদের কিওয়ার্ডগুলো অনেক বড় কিন্তু হ্যাঁ এবার যতটা সম্ভব এই গিকের ডেসক্রিপশনটা ছোটো করার চিন্তা ভাবনা করবেন কারণ এটা অনেক বড় হয়ে গেলে কিন্তু আপনি এইখানে লাস্টের দিকে এই কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করতে পারবেন না কারণ এখানে বারোশো ওয়ার্ডের উপরে লিখতে দেবেন আপনাকে বারোশো মেবি তো আপনাকে তো এগুলো চিন্তা ভাবনা করে কিন্তু লিখতে হবে লেখার পরে এখানে আপনার মোটামুটি যে যে কিওয়ার্ডগুলো আপনি চাচ্ছেন ফোকাস করতে ওই কিওয়ার্ডগুলো এখানে সুন্দর করে প্লেসমেন্ট করে দিবেন করে দিয়ে ধরেন এখানে আর কি দিতে পারি ধরেন responsive WordPress website design WordPress website design okay এই একটা ওয়ার ইউজ করতে পারি ধরেন এই একটা ইউজ করলাম করার পর ধরেন আমি আরেকটা ইউজ করলাম সেটা হচ্ছে ধরেন রেস্টুরেন্ট ওয়েবসাইট ডিজাইন আমি রেস্টুরেন্ট ধরেন যতগুলো কিওয়ার্ড থাকবে আমি জাস্ট এখানে দিয়ে দিতেছি আপনাকে আমার যা যা মাথায় আছে ওগুলো দিয়ে দিতেছি হুম রেস্টুরেন্ট বা ওকে রেস্টুরেন্ট ওয়েবসাইট ডিজাইন তারপরে ওয়েবসাইট ডেভেলপমেন্ট আপনি যা খুশি এখানে আপনার যা যা মাথায় আসে সবগুলো ইউজ করেন অথবা অন্যের গিকটা ট্রাই করেন দেখেন ওয়েবসাইট ডিজাইন হ্যাঁ এখানে ওয়ার্ড প্রেস ইনস্টল মানে আপনি এই কিওয়ার্ডগুলো এখান থেকে নিয়ে নিয়ে ওইখানে ইউজ করতে পারেন দেখেন এখানে ইউজ করতে পারেন তো করা শেষ হলে একটু কপি করছি তো সেই জন্য ধরা খাইছি তো কপি <laughs> করবেন না ওকে এটা করার পর এটা আমি কেটে দিই সমস্যা নাই তো এটা করার পর কি করবেন এটা সম্পূর্ণই আপনি লাইট করে দিবেন এটা কি করবেন এটা শুধু বোল্ড করবেন আর বাকিগুলো বোল্ড করবেন না বাকিগুলো লাইটিং করে দিবেন ওটা বোল্ড বনাম লাইটিং ওকে আমি এখানে লাইটিংও করে দিচ্ছি ধরেন ওইখান থেকে আপনার ওইখান থেকে লাইটিং করা যাবে সমস্যা নেই ফাইবারের ভিতরে আপনি হয়তো বুঝতে পারবেন লাইটিং কিভাবে করে এটা লাইটিং করে দিয়ে বোল্টও করে দিতে হবে হ্যাঁ এটা বোল্ট করে দিবেন বোঝার ক্ষেত্রে বায়াররা যেন বুঝতে পারে বা ফাইবার যেন বুঝতে পারে এবং এগুলো বোল্ট করার দরকার নাই আপনি জাস্ট এখান থেকে বোল্ট করার দরকার নাই আপনি এগুলো লাইটিং করে দিবেন ওই ফাইবার গিকের ভিতরে লাইটিংয়ের একটা অপশন আছে ওইটা দিয়ে করে নিন তো এইভাবে আপনাকে গিকগুলো অপটিমাইজেশন করতে হবে তাহলে আপনি মোটামুটি র্যাঙ্কিংয়ে থাকতে পারবেন এবং এখানে যতটা সম্ভব আপনার গিকের কিওয়ার্ডগুলো মূল কিওয়ার্ডগুলো বা সাব কিওয়ার্ডগুলো একটু ফাইন্ড আউট করে এখানে আপনাকে প্লেসমেন্ট করতে হবে বিষয়গুলো বুঝতে পারছেন যদি আপনাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে প্রবলেম হয় তাহলে সেম আবার কমেন্ট করেন আমি কিওয়ার্ড রিসার্চ কীভাবে করবেন কোন সফটওয়্যার দিয়ে ওগুলো দেখাবো তো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন এবং একটু হলেও কাজে লাগছে তো দেখা হচ্ছে নেক্সট